সন্ধ্যা হয় চারিদিকে মৃদু নীরবতা মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে আমিনা ভরিয়া আছে সোনালি ঘরের ঘন স্তূপে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে আকাশ ছড়ায় আছে শান্তি হয়ে আকাশে আকাশে আকাশ ছড়ায় আছে শান্তি হয়ে আকাশে আকাশে